এমন আমার পাথর তো সব ব্যথা সে যাবে নীরবে এমন পাথর তো সব ব্যথা সে যাবে নীরবে যতই বৃষ্টি হোক পড়া চোখে যতই বৃষ্টি হোকে পড়ো চোখে হৃদয় তোমাকে খুঁজবে নামা পাথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে সূর্যটা যত দিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে ও সূর্যটা যত দিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে হারাবো দিন আমি অন্ধকারে বুঝবে সেদিন তুমি বুঝবে নাম পাথর তো সব ব্যথা সয়ে যাবে নীরবে নাম পাথর তো সব ব্যথা সয়ে যাবে নীরবে ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে ও ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে ভেঙে যাবে সব ভুল জানি একদিন খুঁজবে সেদিন তুমি খুঁজবে পাথর তোন সব ব্যথা সয়ে যাবে নীরবে যতই বৃষ্টি হোকে পোড়া চোখে যতই বৃষ্টি হোকে পোড়া চোখে এ হৃদয় তোমাকে খুঁজবে এমন আমার পাথর তন সব ব্যথা সয়ে যাবে নীরবে এমন আমার পাথর তন সব ব্যথা সয়ে যাবে নীরবে